ও তুমি পার্সোনাল পিএস আচ্ছা দে ওর কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শয়তান ভালো আছে হ্যাঁ গো আমি বাংলাদেশেতে বলছি হ্যাঁ বলছি ভাই আপনি এখন কানে হাগো হ্যাঁ সৌদি আরবে সৌদি আরবে কে জন্য ও ওই যে একদিন আগে ঈদ হয়ে গেছে ওই ওই দিন ছাড়া পেয়ে আগে সৌদি আরবে আইসে ও আইসা আচ্ছা, মাথায় বুদ্ধি আছে তো সৌদি আরবে কি করতেছে ও মোহাম্মদ বিন সালমানের কাটি বাইতে চাও ওরা সুমন্ত্রী ছেলে ওর তো তুই নষ্ট করে ফেলেছিস রে আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচশোরও বেশি মডেল মসজিদ করতেছে আর তুই ওর এত কাটি মারা মারিছিস যে ও তো সৌদি আরবে সিনেমা হল বানাচ্ছে আর কি করাতে চাই ওর দিয়ে হ্যাঁ হালাল পতিতালয় তো খুলেছিস অনেক আগে আর কি করবি পশ্চিমা বিশ্ব বানাই ফেলাবি ওরে সুগন্ধি ছেলে তুই তো মানসিস জাত তারে হ্যাঁ জিনিস জাত ঠিক আছে তুই তো জিনিস জাত আজাজিল ওরে তুই তো অভিশপ্ত রে এখন আমার কথা হইল যে এই রোজার আগে তুই সর্বশেষ প্রজেক্ট কোনটা করিয়েতে তারপরে ধরা খালি ও পুতিনের বুদ্ধি দিলে ইউক্রেনে হামলা করার জন্য শালা রে তুই তো মানসিস জাত না মানুষ হয়নি ছাপারাপা করি বেলাচ্ছে এর আগের প্রজেক্ট কনে ছিল ফিলিস্তিনি ইসরায়েলকে কাটি মারিছিস মেরিতে ফিলিস্তিনি হামলা করাইছিস সুমন্তি তুই কে আইছে তোর মারামারি করাই লাভ ডাকে আমি তো এইটা বুঝিনি তুই ইউক্রেনের সাথে যুদ্ধ বাজাইতেছিস সেই পুতিনির এই যে রাশিয়া আবার তুই এই যে ইসরায়েলি লাগাই রাখিছিস ফিলিস্তিনির বিরুদ্ধে আবার আফগানিস্তানে আমেরিকা লাগাই রাখিছিস এই যে কাজ কারবার তুমি তুই করতেছিস এসব এসব বুদ্ধি তোর মাথায় আসে কোনতে আচ্ছা বাবা বাদ দে আমি একটা কথা করছি আমি করছি কি বাংলাদেশে কি আসার কোনো নিয়ত আছে নাকি ও হচ্ছে বুঝতে পারিস হ্যাঁ হ্যাঁ এই কথা ঠিক কথা ঠিক কারণ বাংলাদেশে তোর থেকে বড় বড় শয়তান এদেশে আছে আছে রে আছে আমি বিশ্বাস করলাম আমি আল্লাহর কিনি করে করছি তো তোর আমি কথা তোর কথা বিশ্বাস করলাম তোর থেকে বড় শয়তান তোর তো আশা লাগবে না বাংলাদেশে ট্রেনিং সেন্টার খুলেছিস ও নতুন সাইকেল যারা যোগ দেয় তাকে বাংলাদেশে পাঠাই দিস ট্রেনিং করার জন্য সুগন্ধি রে এই জন্যই পাকিস্তানি ইমরান খান পতন হইল রে কারণ ও বাংলাদেশে তাহলে ওই ওখানকার তোর ওই কাটি বাইরে যারা শিখে গেছে তারা হলে রাত্রি ঝামেলা করলো কি করে হ্যাঁ তোর মাথায় সিট আছে রে সুমন্দির শয়তান আচ্ছা বাদ দে বাংলাদেশে এই তবে একটা কথা আমি বিশ্বাস করলাম আসলে তুই শয়তান হলু সত্যি কথা কইছিস যে বাংলাদেশে তোর উপরে শয়তান কারণ এই যে ঈদ হয়ে গেল ওরে বাবা সে রাস্তাঘাটে চলার কায়দা নেই মোটর সাইকেলের পিছনে একটা করি সে জেন না হুর না পরি চিনার কায়দা নেই লিপস্টিক তো মাইকিয়েছে মাইকিয়েছে এত মাখা মাইকিয়েছে যে ওর ঠোঁটে আর একজন চুমো খালি তার আর মাখা লাগবে না বেকায়দা অবস্থা বেকায়দা অবস্থা মোটর সাইকেলের পিছনে গিয়ার মাইতেছে আমরা আর রাস্তায় চলার কায়দা নেই ইমান আমার নিয়ে কবরে যাতে পারবো এটা বিশ্বাস হয় না একই তোর বুদ্ধিতে নাকি ও তোর এখানে বুদ্ধি দেওয়া লাগে না ওইরা এমনি অগ্রিম করি ফেলে যাক যাক যাক ভালো এই এ দেশে আসলে শয়তান আছে রে তাই এখন এই আসার এতে শপথ দিয়ে যায় একটু না লাগবে না ও দরকার নেই দরকার নেই তুই আসিস তুই আসিস নি তাই যদি এই বাংলাদেশে এই অবস্থায় তুই আসলি কি হবে ওরে ক্ষুদা রে সারা দেশে অন্যায় অপসংস্কৃতি অশ্লীলতা পুজোর মধ্যে মুসলমানকে ঢুকাইয়েছে আর ঈদের মধ্যে হিন্দু সংস্কৃতি ঢুকাইয়েছে এই যে কি করে ফেলাইয়েছে একদম বেকায়দা অবস্থা হ্যাঁ এই যে ঈদ হয়ে গেছে এখন টিরাকের পরে দেখি যে গুমগুমা গুমগুমগুমা গুম বাজাচ্ছে আর এইসব এই টিরাকে সে কি লাপাচ্ছে ঝাপাচ্ছে ওরা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এটা আমার মাথায় ধরে না তুই কি করতে পারবি কি ও শয়তান আচ্ছা শয়তানের তো কোনো ধর্ম নেই বুঝতে পারিছি ওই যারা বেড়াচ্ছে ওরা শয়তান যাক আচ্ছা আমি আজ আর কোনো কথা বলতে চাই না রায় তো অনেক হয়ে গেছে তাহলে ওই সালমানের কাটিমার কিন্তু আবার কথা হইলো আল্লাহ তোর তো আর হেদায়ত দেবে না তা তুই এই এই জাহান নামে আর এত দল ভারী করিস না আমাকে তো কই যে আগুন লাগে রে হ্যাঁ তাই রেখে দিলাম তাহলে পরে আবার কথা বলবা না ফোন নাম্বারটা রিসিভ করিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ তোর তো সালাম খালাম দেওয়া যাবে না কারণ আল্লাহ তোর অভিশপ্ত বলিয়েছে আমি আর সালাম দেবো কি আচ্ছা আচ্ছা